ভালোবাসো তোমাকে যদি আমি ভালোই না বাসি এখানে এসে কি আর বসে থাকি তোমার জন্য আচ্ছা, তুমি তো আমার ভালোবাসো তুমিও তো আমার ভালোবাসা আশা আমার ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমরা দুজনেই যদি আমাকে ভালোবাসো আমি কার মজা পাবি না هلا اجا الزعيم العظيم الشعب يقول তুমি আমাকে বলে যাও আমার বাবা মা অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে ভুলে যাবো আমি তোমাকে ভুলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে মাফ করে দাও এই, তবু তুমি আমাকে ভুলে যেতে বললো না ভুলে যেতে বললো না